তো বন্ধুরা আজকে আমি আবার আর একটা নতুন জায়গায় যাচ্ছি আজকে যাচ্ছি চৈত্র সেলে বাজার করতে শপিং করতে তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব কি কি শপিং করব না করব সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তোমরা পুরোটা দেখবে আর আমার সাথে থাকো মুমেন্টগুলো এনজয় করতে থাকো আর চৈত্র সেল মানে বুঝতেই পারছো কিছু তো একটা লেস দেবেই তো চলো দেখাই যাক আর বাজারটা করাই যাক তো চলো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না আর अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो और नहीं आई तब भी लाइक मार दो क्योंकि फर्क नहीं पड़ता सही बता रहा हूँ फर्क नहीं पड़ता बस लाइक मार दो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो ये माइक फेंक के मारो ये कैमरा फेंक के मारो मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है बस सब्सक्राइब গাইস ফাইনালি আমার একটা নতুন বন্ধু হ্যাঁ, তো তোমরা পুরোটা দেখো আজকে একটা নতুন বন্ধু আমার আজকে নতুন একটা বন্ধু সাথে যাচ্ছে টোটো পাইছি সিঁড়িতে এই নামলাম এবার টোটো পেয়েছি আজকে এসছি সিউড়ি সদর হসপিটালে যাওয়াই হয়নি শপিং এখনো ইনকমপ্লিট এটা হচ্ছে কাজল এটা কত দাম বললে? দুশো? Problem আছে। मजा नहीं आ रहा है এটা হচ্ছে কোটবাজার এখানে কেউ নেই হ্যাঁ হ্যাঁ আছে এই মালটা কত টাইম লাঞ্চ করতে এসেছি গরিবের লাঞ্চ তার থেকে বেশি কিছু চটে নেই হচ্ছে পেয়ারা যা তো অবস্থা জাস্ট বাড়ি ঢুকলাম অনেক লেট হয়ে গেল বুঝতেই পারছি অনেকটা টাইম কেটে গেল আজকের দিনটা পুরো টাইমটা শেষ হয়ে গেল তো এই জাস্ট বাড়ি ঢুকছি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন বাজে মোটামুটি ঘড়িতে বাজে চারটে বাজতে দশ তো আমি আমার ভ্লগটা এখানে শেষ করছি তোমরা পুরো ভ্লগটা দেখবে একদম স্কিপ করবে না আর পুরো ভ্লগটা কিন্তু দেখতেই হবে তো চলো tata bye bye take care